আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাই দা ওয়ে লাস্ট ব্লগটা কেমন লাগছে এটার কমেন্টও জানায়েন বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার সাকরান উৎসবে অ্যান্ড আজকে চোদ্দই জানুয়ারি অ্যান্ড পনেরোই জানুয়ারি সাধারণত পুরান ঢাকায় সাকরাইন হয়ে থাকে অ্যান্ড সাকরাইন আমরা প্রতিবার এনজয় করি বাট আমরা চোদ্দ তারিখ সবসময় যাই কারণ পনেরো তারিখ কোনো না কোনো আমাদের কাজ থাকে যেমন কালকেও আছে বাট এখন ঢাকার বাইরে থেকেও আমার অনেক গেস্ট চলে আসছে যেমন রাজশাহী থেকে খুলনা থেকে অনেক দিক থেকে মানুষ আসছে আমার সাথে সাকরাইন যাবে বাইক ট্যুর বা কিছু উবারে মানে কারণ নিজের ওই গাড়ি নিয়ে তো ওখানে যাওয়া যাবে না so bike by the way কিছু মানুষের হেলমেট নাই দ্যাটস ওয়াই রিয়েলি সরি আগে থেকে বলে নিচ্ছি আমাদের হেলমেট আছে যদিও বাট আমরা এখন চলে যাব রাইডে মোটো ব্লগ না বিকজ অনেক বেশি প্যারা খাইতে হবে আমি জানি আজকের ব্লগে সো আমার মেইনলি বেসিক্যালি টার্গেট যে ঢাকার বাইরের যে মানুষ আছে তাদেরকে সাকরানের উৎসবটা দেখানোর জন্য বাট অনেক বেশি লেট হয়ে গেছে অলরেডি চারটা ঘুরি তো মনে হয় পাবো না ফুটেজ দিয়ে কভার করতে হবে সো এত কথা না বলে লেটস গো আমরা কিন্তু চলে আসছি সাকরাইনে বাট এক একটা ছাদের থেকে এক একটা ছাদ যাচ্ছে তাই কথা বলতে পারতেছি না কথা কোনো লাস্টে তো আমরা এনজয় করি চলো চলো গেছিলাম ইউটিউবের ভিডিও বানাইতে বাকিটা ইতিহাস thanks for watching this video যদি ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছি সোয়েক চাচুতে সো সবাই সোয়েক চাচু পেজটা লাইক দিয়ে রাখবেন কানে কিছু শুনতেছি না চিঁ চিঁ চিঁ সাউন্ড দিতেছে শুধু অ্যান্ড সিনেমেটিক ভিউ হয়েছে যা শোন হাসিব ভালো একটা সং লাগেছে ইংলিশ ঠিক আছে আর যারা হানি ফ্লাইওভার উপর দিয়ে যাবেন এই চোদ্দ পনেরো তারিখ মানে কালকেও যাচ্ছেন যারা ভিডিওটা আজকে আমরা কালকে আপলোড করতেছি পনেরো তারিখ কাইন্ডলি সেফ সেফলি রাইড করবেন কজ ঘুরির সুতা খুবই সাবধান আমার জিজেক্সারা লাগছে জি সেকশন আমাদের হাতে পায়ে লাগে নাই বাট আমার বাইকে একটু লাগছে একবার এদিক দিয়ে একটা দাগ পড়ে গেছে লম্বা সুতরা মানে কি সুতা কয় রক সুতা হ্যাঁ রক সুতা রক সুতা সুতা এটা থেকে খুবই সাবধান এটা যদি ঘাড়ে টারে বা হাতে পায়ে লাগে একবারে মনে করেন এদের নাই হয়ে যাবো কেন এদিক দিয়ে নাই হয়ে মানে যাবো আমাদের স্পিডটা তো ম্যাক্সিমাম বাইকের বেশি থাকে দ্যাটস ওয়াই তো সবাই সেফলি রাইড করবেন and thanks for watching this video আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম